হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি একটু অন্যরকম তো গাড়ি বিক্রি করা তো অনেক হলো তো আজকের ভিডিওটি একটু চেঞ্জ তো বন্ধুরা আপনারা অবশ্যই থার্মেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে তো বন্ধুরা এবার আসি মূল আলোচনায় তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত তো প্রতিষ্ঠানের ট্রান্সপোর্টের কাজ করার জন্য অবশ্যই গাড়ির প্রয়োজন হয় তো আপনারা কোথা থেকে গাড়ি ভাড়া করবেন বা কিভাবে ভাড়া করবেন এটিতে অনেক ঝামেলা পোহাতে হয় তো বন্ধুরা আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি আপনারা ভাড়া নিতে পারেন বা চাইলে গাড়ি ভাড়া কোনখানে পাওয়া যায় তো আপনারা সেটাও ঠিকানা দিয়ে দেব তো আপনারা ওখান থেকেও গাড়ি ভাড়া নিতে পারেন তো বন্ধুরা আমাদের সাভার এলাকা বা গাজীপুর এলাকার মধ্যে সবচেয়ে গাড়ি বেশি ভাড়া পাওয়া যায় হচ্ছে কোনাবাড়িতে কভার ভ্যানের মধ্যে কভার ভ্যান ট্রাক এগুলো সবচেয়ে বেশি ভাড়া পাওয়া যায় কোনাবাড়িতে তো বন্ধুরা এই গাড়িটিও কোনাবাড়িতে থাকে তো আপনারা গাড়িটি ভাড়া নিতে পারেন এবং বর্তমানে বৃষ্টির দিন হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটি ভাড়া নেন তাহলে নিশ্চিন্তে আপনার মাল পরিবহন করতে পারবেন তো গাড়িটির এবার বডি সাইজে আসা যাক গাড়িটি সাড়ে তেরো ফিট এবং উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট প্রায় তো বন্ধুরা আপনারা যদি এই গাড়িটি লাগে তো তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনার গাড়ির যদি কোনো ভিডিও দেওয়ার লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনার গাড়ি বিক্রি বা আপনি ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই বা কারো যেরকম গাড়ি প্রয়োজন এইরকম গাড়ি আমি দিয়ে দেব কোনো সমস্যা নেই এর জন্য চ্যানেলে বা আমাকে কোনো টাকা দিতে হবে না তো আপনি ইচ্ছা করলেই আপনার গাড়ির ভিডিও এখানে দিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো কিছুর যদি জানার যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব